محمد أشرف الأعراب والعجم محمد خير من يمشي على قدمي محمد أرب অনারবের মর্যাদাবান মোহাম্মদ পদ ব্রজে গমনকারীদের শ্রেষ্ঠতর মোহাম্মদুল বাসিতুল মারুফি মিয়াতন محمد صاحب الإحسان والكرم মোহাম্মদ বহুমুখী কল্যাণ বিস্তারকারী মোহাম্মদ দয়া ও দানশীলতাওয়ালা محمد تجورس لله قاطبة محمد صادق الأقوال والكلم محمد اللهر সকল গণের শিরুভূষণ মোহাম্মদ সত বক্তা উমত পোষণকারী মুহাম্মাদুন সাবিতুল মিথাকে হাফেজুহু محمد طيب الأخلاق والشيام محمد استر প্রতিশ্রুতি রক্ষাকারী মুহাম্মদ সেরা স্বভাবু চরিত্রবান محمد خبيات بالنور تينته محمد لم يزل نورا من القدم محمد جار চরিত্র নূর দ্বারা নির্বাপিত মোহাম্মদ ময় বমির শাশ্বত আলো মোহাম্মদুন হাকিম বিলা দিলে দু محمد معدن الإنعام والحكم محمد অভিজাত ন্যায় বিচার মুহাম্মদ দান ও সারগর্ব উক্তির খনি محمد خير خلق الله من مضري محمد خير رسل الله كلهم মুহাম্মদ মুদার গোত্রের আল্লাহর সৃষ্টির সেরা মোহাম্মদ আল্লাহর সকল রাসুল গণের সেরা মুহাম্মাদুন দীনুহু হকান নাযীরু বিহি মুহাম্মাদুন মুজমালুন হকান আলা আলামী মুহাম্মদ তার দিন সত্য সতর্ক মুহাম্মদ সত্য জানজান্ডার সার সংখে মুহাম্মদ নদিক রুহু রুহুল্লি অনফুসিনা মুহাম্মদ শুক্রুহু ফরদুন আলাল ওমামি মোহাম্মদ যার শরণ আমাদের আত্মার শক্তি মোহাম্মদ যার কৃতজ্ঞতা সকল উন্মতের উপর ফরস মোহাম্মদুন জিনাতু দুনিয়া ওয়া তুহা محمد كاشف الغمة وظلم মুহাম্মদ দুনিয়ার সৌন্দর্য ও প্রাণ মুহাম্মদ দুঃখ ও অন্ধকারের বিদুরণকারী মুহাম্মাদুন সাইয়্যিদুন طابت مناقبه محمد صاغه الرحمن بالنعم মুহাম্মদ এমন নেতা যার জীবনী সুমিষ্ট মুহাম্মদ যাকে রহমান অনুগ্রহ দিয়ে সাজিয়েছেন মুহাম্মাদুন সফওয়াতুল বারি ওয়াখিরাতুহু মুহাম্মাদুন তাহিরুন সাতিরুত্তহামি মুহাম্মদ নির্মাণকারীর সারাংশ ও শ্রেষ্ঠাংশ মোহাম্মদ পবিত্র অপবাদকে গোপনকারী মুহাম্মাদুন কুল লিদ্দাইফি মাকরুমাতান মুহাম্মাদুন জারুহু ওয়াল্লাহি লাম ইউদামি মোহাম্মদ অতিথির সামনে মহৎ গুণে হর্ষোৎফুল্ল মুহাম্মদ তার প্রতিবেশী আল্লাহর শপথ যুক্ত করে নে মুহাম্মাদুন দুনিয়া দুনিয়া বিবেআতাতিহি محمد جاء بالآيات والحكم মুহাম্মদ যার মিশনে পৃথিবী উত্তম হলো মুহাম্মদ নিয়ে এসেছেন নিদর্শন ও সারগর্ব উক্তি সমূহ মুহাম্মাদুন ইয়াউম বাসিন নাসি শাফিউনা محمد نوره الهادي من الظلام মুহাম্মদ পুনরুত্থানের দিন আমাদের জন্য সুপারিশকারী মোহাম্মদ যার যদি অন্ধকারের দিশারি মুহাম্মাদুন খাতিমুল লিররুসুল কুল্লিহিমি মুহাম্মদ সকল রাসূলের সমাপ্তকারী